কেস ইউর অডিয়েন্স এই লেসনে আমরা শিখব আপনি ব্লগ সাইট তৈরি করতে হবে তারপর অডিয়েন্সের জন্য কি in case your user agreement বিভিন্ন সাইট তৈরি করতে হবে ব্লগ সাইট তৈরি করতে হবে আর্টিকেল সাইট তৈরি করতে হবে এই সাইটগুলো কীভাবে তৈরি করবেন কেমনি তৈরি করবেন এগুলো আমরা পরবর্তী লেসনগুলোতে শিখব তো এক কথায় এটা আমি রাখতে হবে যে আমার আমার প্রোডাক্ট রিলেটেড আমি বিভিন্ন সাইট ওপেন করতে হবে যাতে সবাই আমার এটা খুঁজে পায় তাড়াতাড়ি আমার আমি যে বলতে যাচ্ছি যেটা ওই জিনিসটা আমি যে জিনিসটা মানুষের কাছে পৌঁছাতে যাচ্ছি ওই জিনিসটা মানুষ তাড়াতাড়ি খুঁজে পায় সেজন্য